আজকের এই ভিডিওটি করব এমনটা পরিকল্পনা কখনোই ছিল না মাথায় বাট ফাইনালি করতে হচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে আশা নিয়ে অনেক কিছু নিয়েই এবং আমাদের জন্য জিনিসটা আসলে এতটা ইজি ছিল না এই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরার হয়তো টাইটেল দেখে আপনারা অনেকে অবাক হচ্ছেন বা সেটার পিছনের সংক্ষিপ্ত একটা গল্প আপনাদেরকে আমি শোনাতে চাই আমাদের ইসলামকে কতটা জানি এই স্ট্রিট শোয়ের যাত্রাটা আপনাদের সাথেই শুরু হয় আমরা ওয়ান বাই ওয়ান টোটাল ছয়টা এপিসোড করি ইনক্লুডিং টু মেগা এপিসোডস মাসাল্লাহ নিউমারাস নাম্বার অফ রেসপন্সেস আমাদের কাছে আসছে ওভার ফিফটি মিলিয়ন ভিউজ এই শোটা অ্যাচিভ করেছে ফ্রম ভেরিয়াস প্ল্যাটফর্মস আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি এটাতে যে আপনাদের কাছে শিক্ষামূলক একটা কিছু আমরা প্রেজেন্ট করতে পেরেছি আর একটা কষ্টের ব্যাপার হচ্ছে বেশ অনেক দিন যাবত এই বিষয়টা নিয়ে ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে অনেকেই মেনশন করতেছেন অনেকেই বলতেছেন ভাই আপনাদেরকে নিয়ে এত লেখালেখি হচ্ছে আপনারা কোনো কথা বলছেন না কেন আপনারা অহংকারী এই সেই অনেক ধরনের কথা সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন যারা পোস্টগুলো দিচ্ছে তারা অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকে বাট এই ব্যাপারে একটা ছোট্ট মানে কথা আমাকে তারা বলেনি কখনো একটা মেসেঞ্জার একটা নক দিয়ে ফেসবুকে বলেনি অথচ তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে তারাই আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে আমরা যে জিনিসটা খেয়াল করলাম আমাদের এই প্রোগ্রামে অনেক মানুষ উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক কিছু জানতে পেরেছে এবং বাংলাদেশের একটা সার্বিক অবস্থান কেমন সেটা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ইসলামকে কতটা জানি সেটা দেখে বুঝতে পেরেছেন আমরা আপনাদের সাপোর্টে আমরা মেগা শো করেছি কক্সবাজারে সেন্ট মার্টিনে এবং আমাদের দেখা দেখি বাংলাদেশে অনেকেই এখন এই প্রোগ্রামটা শুরু করেছে এটার জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না বাট স্টিল এটাকে অফ করে দিতে হচ্ছে কোনো দিক থেকে কাউকে যদি অনুপরিমাণও কষ্ট দিয়ে থাকে এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ফর আজ pull this off again and again with the help of episodes আর হয়তো সম্ভব হচ্ছে না এরকম একটা সিরিজকে আমাদের বন্ধ করে দিতে হচ্ছে আমরা যে কটা এপিসোড করেছি আমরা যে যে কাজগুলো করেছি এই প্রত্যেকটা কাজের ইন বিটুইনে কেউ যদি পার্সোনালি কষ্ট পেয়ে থাকেন যাদেরকে আমরা কোয়েশনগুলো ধরেছিলাম যারা পার্টিসিপেন্ট হিসেবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন in any way or shape or form আপনারা যদি মন থেকে কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের কাছে খারাপ লেগে থাকে আপনাদের কোনো না কোনোভাবে এটা ইন এনি ক্যাটাগরি খারাপ লেগে থাকে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের যতটুকু আমরা করতে পেরেছি যতটুকু আপনাদের কাছে নলেজ হিসেবে তুলে ধরতে পেরেছি সেটুকু আল্লাহ তাল্লাহ কবুল করে নিক এটাই আমরা চাই এই ধরনের ইসলামকে কতটা জানি এই নামে বা এই ধরনের প্রোগ্রাম আমরা আজকে থেকে আর করবো না এটাই চিন্তা করেছি আপনাদের মনে হতে পারে কেন এরকম চিন্তা করলাম মানুষ পোস্ট করেছে এই জন্য না এই জন্য না আসলে আমরা যাদেরকে প্রশ্ন করি তাদের সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে ভাইয়া আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি ইসলামিক কুইজের মতো তো আপনি যদি রাজি থাকেন আপনার জন্য পুরস্কার আছে আপনি অ্যাটেন্ড করতে পারেন তো তারা উইলিংলি একদম আগ্রহ সহকারে আমাদের সাথে পার্টিসিপেট করে অনেকে একদম সিরিয়ালে দাঁড়িয়ে থাকে যে ভাই আমার একটা সাক্ষাৎকার নেন আমাদেরকে চিনে চিনে বলে ইব্রাহিম ভাই তুষার ভাই আমাকে ধরেন এরপর আমাকে ধরেন মানে তারা অনেক ডেডিকেটেড থাকে তারা আমাদের সাথে পার্টিসিপেশনে আসছে এটাই তাদের একটা আনন্দ তো ওই রকম একটা অবস্থানে সামহাও অনেকেই একটা পয়েন্ট মেনশন করেছেন যে পরবর্তীতে তারা হয়তো লজ্জায় পড়ে হয়তো তারা তো সবগুলো প্রশ্নের উত্তর পারছে না তারপরও জিনিসটা যদিও তারা উইলিংলি আসছে কিন্তু পরবর্তীতে হয়তো বা তারা তাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেলদের কাছে একটা লজ্জায় পড়ে যাচ্ছে যে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা পারলা না কেমন হলো ব্যাপারটা তো ওই জিনিসটা চিন্তা করলাম যে আসলে হতেও পারে এমনটা যদিও আমরা তাদের পারমিশন নিচ্ছি যদিও আমরা তাদেরকে গিফট দিচ্ছি যদিও তারা উইলিংলি আমাদের সাথে এসে পার্টিসিপেশনে অংশগ্রহণ মানে করতেছে তারপরও হয়তো একটা সময় তাদের কাছে মনে হতে পারে যে আসলে সেটা পারলাম না কেমন হলো বা এমন একটা চিন্তা তারা ছোট হয়ে যেতে পারে তো যদি এরকম কেউ হয়ে থাকেন এরকম কষ্ট যদি কেউ পেয়ে থাকেন আমাদের প্রশ্ন ধরাতে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন যে আপনি জিনিসটা পারেন না কেউ আপনাকে নিয়ে টিটকারি করেছে আপনার কষ্ট লেগে থাকে এবং আমাদের উপর একটা রাগ হয়ে থাকে যেটাই হোক আমি এবং তুষার ভাই আমাদের টিম মেম্বার সকলের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি ওই ধরনের কোনো কষ্ট আপনারা পেয়ে থাকেন আমাদের মাধ্যমে আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা গাফরুর রহিম আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজগুলো করি আপনারা খুব ভালো করে জানেন যে এরকম একটা প্রোগ্রাম করতে রাস্তাঘাটে যেতে বিষয়টা টোটালি ডিফারেন্ট সেখানে প্র্যাকটিক্যালি মানুষদের সাথে কথা বলতে হয় কোন ধরনের মানুষের কাছে যাচ্ছি কেমন করে যাচ্ছি আমরা নিজেরাও জানি না আমরা খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে অনেকের সাথে কথা বলি সবগুলো দৃশ্য আমরা ক্যামেরাতে দেখাতে পারি না অনেকে সরাসরি দাওয়াত দেয় সেইগুলো আমরা ক্যামেরাতে দেখাতে পারি না অনেক সময় কারণ একটা ভয় কাজ করে অনেক কিছু মাথার মধ্যে রেখে আমাদের প্রোগ্রামগুলো সাজাতে হয় করতে হয় আপনারা একটা গোছানো একটা জিনিস দেখেন শুধু প্রোগ্রামের বাট এর পিছনে যে কত কষ্ট কত শ্রম সেটা কেউ দেখে না সেটা শুধু আল্লাহ তালা জানেন তো সবগুলো কষ্ট সব কিছু এভরিথিং সব কিছু চিন্তা করি আমরা প্রোগ্রামটা অফ করে দিচ্ছি কারণ যেহেতু অনেকের হয়তো বা পরবর্তীতে খারাপ লাগতে পারে পরবর্তীতে নিজেকে ছোট ভাবতে পারে যে সে অ্যান্সার পারেনি এই চিন্তারও জন্য শুধুমাত্র আমরা এই প্রোগ্রামটা অফ করে দিচ্ছি কোনো মানুষের পোস্ট কোনো মানুষের কমেন্ট এইসবের জন্য না আমরা জানি একটা কাজ করতে গেলে সেখানে বাধা বিপত্তি আসবে সবাই সাপোর্ট দিবে না কেউ না কেউ আপনার এন্টি পার্টি থাকবে সেগুলো খুব ভালো করে মাথাতে আছে আমাদের ওগুলো মাথায় রেখেই আমরা চলাফেরা করি অনেকে বলেছিলেন যে ভাই পোস্টে আপনাদেরকে মেনশন করা হচ্ছে আপনারা কেন কোনো জবাব দিচ্ছেন না এই সেই আসলে ভাই একটা জিনিস চিন্তা করতে একটু সময় লাগে আমরা আলাপ আলোচনা করলাম টিম মেম্বারদের সাথে এবং এটাই ডিসিশন নিলাম যে আমরা এই প্রোগ্রাম আর কখনো করছি না আজকে থেকে এই প্রোগ্রাম অফ আসলে কতটা কষ্ট হচ্ছে বলতে বাট তাও বলতে হচ্ছে যে এই শোটা ফাইনালি শেষ তবে এখানেই কি শেষ না একদম না আমরা থেমে যাচ্ছি না বরং এই শেষটাই হবে নতুন আরেকটা গন্তব্যের শুরু আমরা বাংলাদেশে নতুন করে এমন কিছু আনতে যাচ্ছি যেটা পূর্বে আগে কেউ করেনি বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনারা এমন একটি নতুন প্রোগ্রাম দেখতে যাচ্ছেন যে প্রোগ্রামটি দেখে ইসলামকে আমরা কতটা জানি এই প্রোগ্রাম অফ হয়ে যাওয়ার কষ্ট দুঃখ ইনশাল্লাহ আপনারা ভুলে যাবেন এবং নতুন প্রোগ্রামটি ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হবে আরও বেশি আপনাদের মনকে জয় করবে এবং সেই প্রোগ্রামের নাম কি হবে কেমন করে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি কতটা সুন্দর হতে পারে কি কি বিষয় আসতে পারে সেই সম্পর্কে এখন কিছু বলবো না something very special is coming and it's coming very soon আমাদের সাকসেসফুল একটা সিরিজ আমরা শেষ করেছি এবং নতুন একটা সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি তো সেখানে আপনাদের সবার সমর্থন প্রয়োজন তো যারা যারা এই মুহূর্তে পৃথিবীর যেই প্রান্ত থেকেই হোক এই ভিডিওটা দেখতেছেন এভরি ওয়ান গেট রেডি